the Transportation Prize. প্রথমে হাসাবে তারপর ভাবাবে এরকম অস্বাভাবিক বৈজ্ঞানিক গবেষণাগুলোকে দেয়া হয় ইগ নোবেল পুরস্কার সাধারণত হাবার বিশ্ববিদ্যালয়ের স্যান্ডাস থিয়েটারে ইগ নোবেল পুরস্কারের আয়োজন করা হয় আসল নোবেল পুরস্কার প্রাপ্তরা এসে ইগ নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবার পুরস্কার জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের পশু বিশেষজ্ঞ রবিন র্যাডক্লিফ ও তার সহযোগীরা বিষয় ছিল গন্ডারকে উল্টো করে ঝুলিয়ে রাখতে তার শরীরে কি কি প্রতিক্রিয়া হয় ঘুষির আঘাত প্রশমনের জন্য দাড়ি গজানো শুরু করেছে পুরুষের এই গবেষণাকে দেওয়া হয়েছে শান্তি পুরস্কার বিশ্বজুড়ে ফুটপাতে ফেলে দেওয়া চুইংগামের জীবাণুতে থাকা ব্যাকটেরিয়াদের নিয়ে গবেষণা করা একদল বিজ্ঞানীকে দেওয়া হয়েছে ইকোলজি পুরস্কার Variations in purring, chirping. এবার ইগনোবেল বিজয়ীরা পেয়েছেন একটি পিডিএফ প্রিন্ট আউট যা জুড়ে নিয়ে নিজেদের ট্রফি বানিয়ে নিতে হবে বিজয়ীদের এছাড়াও নগদ অর্থ হিসেবে ছিল দশ ট্রিলিয়ন ডলারের একটি জাল মোবাইল মুবাল্লিক করিম মাই টিভি